হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা ইগল মাইনিং টোকেন অর্থাৎ আপনারা যারা ইগল মাইনিং করেছেন তারা কি করে আপনাদের মাইনিং ব্যালেন্সটাকে উজ্জ্ব দিবেন কোথায় উজ্জ্ব দিবেন কিভাবে উজ্জ্ব দিবেন ভিডিওতে সম্পূর্ণ একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি উজ্জ্ব দিয়ে দেখিয়ে দেব তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন তাহলে আপনার উইথড্র দিতে কোনো সমস্যা হবে না এখানে অনেক কিছু আছে বোঝার মতো তাই ভিডিও স্কিপ করলে আপনি হয়তো কোনো সমস্যায় পড়লেও পড়তে পারেন সেই সাথে সাথে ইগল সম্পর্কে একটু নতুনদের জন্য শর্টে বলে নিতে চাই সেটা হচ্ছে ইগল হচ্ছে একটা মাইনিং অ্যাপস এবং ইগল এই ইগলটাকে যেটা আমরা মাইনিং করছি এটাকে ইগনে রূপান্তর করে আমরা এখনই এটাকে সেল করতে পারছি এটা এখনই সেল হচ্ছে তাদের নিজস্ব সোয়াব দিয়ে অর্থাৎ এই যে ইগল যে প্রজেক্ট এই প্রজেক্টের আন্ডারে নিজস্ব সোয়াপ এসেছে এই সোয়াপের মাধ্যমে আমরা এটাকে সেল করে ইউএসডিটিতে কনভার্ট করে নিতে পারবো তবে এখন প্রাইস খুব কম তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এটাকে এখন উইথড্র দিয়ে ওয়ালেটে রেখে দেবেন কোন ওয়ালেটে কিভাবে রাখবেন সেটা আমি দেখিয়ে দেবো ওয়ালেটে রেখে দিবেন এবং পরবর্তীতে যখন এটার প্রাইস আপ হবে তখন এটা সেল করে দিবেন তো যারা এখনও ইগল মাইনিং শুরু করেননি এখনও কিন্তু মাইনিংয়ের সুযোগ আছে আপনারা চাইলে এখনও নতুন করে শুরু করতে পারেন ইগল মাইনিং লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা মাইনিং করতে পারবেন এখন আমরা দেখব যে কি করে আমরা এই ইগলটাকে উইথড্র করব উইথড্র করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ইগল অ্যাপসের মধ্যে মাইনিং অ্যাপসের মধ্যে মাইনিং অ্যাপসে ঢোকা মাত্রই আপনি উপরের দিকে দেখতে পাবেন রিডিম নামক একটা বাটন আছে এই রিডিম বাটনটাতে ক্লিক করে দিতে হবে রিডিম বাটনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে তার মধ্যে শেষের দিকে একটা অপশন থাকবে রিডিম নামক এইটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে রিডিম নাও যে লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটাতে ক্লিক করতে হবে রিডিম নাওতে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার ডিটেলস সব দেখিয়ে দেবে আপনি কতটা উজ্জ্ব দিতে পারবেন আমি এখানে বলেছিলাম যে এটাকে কনভার্ট করে ইগন করতে হবে এখানে আপনার অটোমেটিক্যালি কনভার্ট হয়ে আপনার ওয়ালেটে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই মুহূর্তে ব্যালেন্স আছে এক হাজার একশো ছিয়ানব্বই পয়েন্ট সামথিং ইগল এটা আমি যখন উইড্রো দিতে যাব তখন আমি পাবো প্রত্যেক তিনশো তেত্রিশটা ইগলের বিনিময়ে একটা ইগন এই অর্থাৎ আমি মোট ইগন এখান থেকে আমার উইথড্র হবে three point five nine one nine এই এই পরিমাণ ইগন আমার ওয়ালেটে যাবে তো আমি এটাকে এখন উইথড্র করব উইথড্র করার জন্য আমাকে কি করতে হবে এই যে যে একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো অ্যাড্রেসটার জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রিপ্টোকারা ওয়ালেটে আপনি যদি ক্রিপ্টোকারা ওয়ালেট এখনও ইনস্টল না করে থাকেন তাহলে ক্রিপ্টোকারা ওয়ালেটটা প্লে স্টোরে পেয়ে যাবেন ক্রিপ্টোকারা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন সেখান থেকে আপনি ক্রিপ্টোকারা ওয়ালেটে ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি ধরে নিচ্ছি আপনাদের সবার ক্রিপ্টোকারা ওয়ালেটটা আছে অথবা ক্রিয়েট করে ফেলেছেন এখন এখানে আমাদেরকে দেখতে হবে যে এখানে কী অ্যাড্রেস এখানে দিতে বলা হয়েছে এখানে বলেছে অ্যাড ইউর ইগন সব টোকেন ইজিওএন ইগন অ্যাড্রেস শেয়ার অর্থাৎ এখানে কিন্তু ইগন অ্যাড্রেসটা দিতে হবে তো তার জন্য আমরা চলে যাব ক্রিপ্টোকারা ওয়ালেটে ওয়ালেটে আসার পরে এখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন ইগন যে ওয়ালেটটা সেটা আছে এটার উপরে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ইগন ওয়ালেট লোড হয়ে যাবে এখান থেকে আমরা কি করব এই যে রিসিভ যে লেখাটা আছে এই রিসিভে ক্লিক করে দেবো যেহেতু আমরা এখান থেকে রিসিভ করব রিসিভে ক্লিক করলে আমাদের সামনে অ্যাড্রেসটা চলে আসবে এখান থেকে আমরা এই কপি বাটনে ক্লিক করে এটাকে কপি করে নিতে পারবো তো আমি কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি ফিরে যাচ্ছি আমাদের ইগল অ্যাপে ইগল অ্যাপে ফেরত চলে এসেছি এখানে জাস্ট এই যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম এটাকে পেস্ট করে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাবে আমি পেস্ট করে দিচ্ছি হ্যাঁ পেস্ট হয়ে গেছে এখন জাস্ট নিচে এই যে রিডিম যে বাটনটা আছে এই রিডিম বাটনে ক্লিক করে দিতে হবে এই রিডিম লেখাটাতে ক্লিক করে দিলেই আমাদের উইথড্র রিকোয়েস্টটা নিয়ে নিবে তো আমি ক্লিক করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন your redeem request is on quick all redeem requests are sent only during the first week of each month বলেছে প্রত্যেক সপ্তাহের প্রথম মাসে এটা হচ্ছে আপনার ওয়ালেটে যাবে অর্থাৎ এই মাসে আমি আজকে যখন দিচ্ছি এটা হচ্ছে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ সো এই মাসে আমার এই উইথড্রটা সাকসেসফুল হওয়ার আর কোনো সম্ভাবনা নেই আগস্ট মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী মাসের প্রথম সপ্তাহে আমার ব্যালেন্সটা আমার ওয়ালেটে চলে যাবে তো আপনারা এভাবে দিয়ে রাখতে পারেন আশা করছি যে আপনার ব্যালেন্সটা চলে যাবে আর যারা এখনও ইগল মাইনিং শুরু করেননি তারা আজ থেকেই শুরু করুন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স বক্সে পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন